futureforest.com. আজকের যে আলোচনা ব্যাপক এবং সফলতার বিষয়ে প্রতিরোধ এবং এক সপ্তাহ আগে ঢাকায় আমার একটা প্রোগ্রাম ছিল একটা ইসলামকে শেষ করার জন্য তারা সারা দুনিয়াতে তাদের যেখানে দেখবেন সন্ত্রাস সুভা পেয়েছি এটা এম অভিজ্ঞ মানুষ তারা এই জায়গায় অতিরিক্ত এবং জঙ্গিবাদ কিভাবে বাংলার মানুষের বুকের আমরা চাই সামনের যে উৎসব আসছে যাচ্ছে উন্নয়নের যে প্রচেষ্টা সেটাকে নষ্ট করে দিচ্ছে ইলেকট্রনিক মিডিয়া সম্মানিত সাংবাদিক দীর্ঘক্ষণ আলোচনা হয়েছে প্রত্যন্ত অঞ্চলে মানুষ আজকে শান্তিতে বসবাস করছে